আসসালামু আলাইকুম দর্শক এবং শ্রোতা আজকে আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে কোরআনিক কন্ট্রাডিকশন বা কোরআনের স্ববিরোধিতা নিয়ে এর আগে আমরা বলে দিতে চাই যে স্ববিরোধিতা বা কন্ট্রাডিকশন এটিকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয় এবং প্রথমটি হচ্ছে ইন্টারনাল বা অভ্যন্তরীণ যেটির অর্থ হচ্ছে কোরআনের মধ্যেই দুরকম দুটি আয়াত যদি থাকে যেমন সুরা আলম্বিয়া তিরিশ নম্বর আয়াতে বলা আছে যে সব কিছুকে তৈরি করা হয়েছে পানি হতে এবং সুরা হিজরের ছাব্বিশ নম্বর আয়তে বলা আছে মানুষকে তৈরি করা হয়েছে কর্দমাক্ত ঠনঠনে মাটি হতে তাই তারা তাদের অভিযোগ যে এই দুটি আয়াত স্ববিরোধী বা পরস্পর সাংঘর্ষিক এবং দ্বিতীয় ধরনটি হচ্ছে এক্সটার্নাল বা বাহ্যিক বা বহির্গত স্ববিরোধিতা এটি সাধারণত বিজ্ঞান বা ইতিহাসের সাথে যদি কোনো সংঘর্ষ থাকে তখন তার দিকে নির্দেশ করে আর এটিকে অনেকে দুভাগে ভাগ করে কনসেপচুয়াল বা ধারণাগত এবং কনটেক্সচুয়াল বা ঘটনাগত স্ববিরোধিতা কনসেপচুয়ালগুলো হলো কোনো বৈজ্ঞানিক তত্ত্ব বা ঐতিহাসিক তত্ত্ব বা নীতি এর বিরুদ্ধে গেলে এবং কনটেক্সচুয়াল হচ্ছে ঘটনাগত অর্থাৎ কোনো বৈজ্ঞানিক ফ্যাক্ট বা হিস্ট্রিক্যাল ফ্যাক্টের বিরুদ্ধে যদি কোনো আয়াত যায় তা সেগুলোকে তার আওতায় ফেলা হয় আজকে আমরা একটি এক্সটার্নাল কন্ট্রাডিকশন নিয়ে কথা বলবো তাদের অভিযোগ দুটি আয়াত নিয়ে অভিযোগগুলো প্রায় একই ধরনের আমরা এটিকে প্রথমে অনুধাবন করার চেষ্টা করব এবং আয়াতটি বিশ্লেষণ করব চলুন দেখে আসি প্রথম অভিযুক্ত আয়াতটি এটি সুরা জারিয়ার ঊনপঞ্চাশ নম্বর আয়াত অর্থাৎ একান্ন নম্বর সুরার ঊনপঞ্চাশ নম্বর আয়াত আল্লাহ সুবাহ তালা বলছেন যে আমি প্রত্যেক বস্তু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি বা জোড়া হতে সৃষ্টি করেছি যাতে তোমরা উপদেশ গ্রহণ করো নাস্তিক ও খ্রিস্টান মিশনারি ভাইদের যে অভিযোগ যে কোরআনে বলা আছে যে সমস্ত জীব তাদের মতে যে সমস্ত জীবকে বলে সৃষ্টি করা হয়েছে দুটো জোড়ায় এটি একটি ভুল কথা এবং তাদের বানোয়াট কথা আল্লাহ বলেছেন যে সমস্ত সৃষ্টিকে তৈরি করা হয়েছে বা উৎপন্ন করা হয়েছে দুটি জোড়া হতে আর আমরা আজকে এই অভিযুক্ত আয়টিকে তিনটি ভাগে ব্যাখ্যা করব এই প্রথম ধাপটি এই ভিডিওতে ব্যাখ্যা করব ইনশাআল্লাহ এবং ফিজিক্সের ল অফ প্যারিটি নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ আমরা আয়াতের শব্দের অর্থগুলো আগে বিশ্লেষণ করি ওয়া এর অর্থ হচ্ছে এবং মিনকুল্লি শাইন সমস্ত কিছু হতে হলাকনা সৃষ্টি করেছি জ্যান জোড়া বা ধরন হতে আল্লাকুম আশা আশা করা যায় করুন যাতে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো এবার দেখে আসি তাদের অভিযোগটি কী তাদের মতে যে কোরআন এখানে যে জোড়ার কথা বলল সবাই তো জোড়া হতে সৃষ্টি না আমরা মানুষ হয়তো নারী এবং পুরুষ হতে সৃষ্টি সব কিছু কি জোড়া হতে সৃষ্টি তারা বলে যে অণুজীবের মাধ্যমে যারা বংশবৃদ্ধিকারী কিছু জীব আছে তা তারা তো জোড়া হতে সৃষ্টি না বা তারা তো স্ত্রী এবং পুরুষ হতে সৃষ্ট তাহলে তাহলে কোরআনের আল্লাহ কি তাদের আওতাভুক্ত করতে ভুলে গেল নাকি তিনি নিজেই জানেন না যে তার সৃষ্টি সম্পর্কে এরপর তাদের অভিযোগ হলো যে হেরমাফোরাইট নামক কিছু গোত্রের গোত্রীয় প্রাণী যাদের আটাশ হাজার যাদের আটাশ হাজার স্বতন্ত্র লিঙ্গ আছে তারা কেউ পুরুষ এবং স্ত্রী এই দুটি হতে সৃষ্ট না অর্থাৎ তারা জোড়া হতে সৃষ্ট না এরপর তারা আরও বলে যে সিজোফ্যালাম কমিউনে পৃথিবীর সর্ববৃহৎ ফাঙ্গাস এই শ্রেণীতে বা এই কমিউনিটিতে ডিস্ট্রিবিউটেড যেমন যেমন এরা মানে মাটি হতে উৎপন্ন হয় এবং মাটিতেই থাকে কিন্তু এরা কেউ পুরুষ এবং স্ত্রী এই দুটি জোর বা এই জোড়া হতে তার সৃষ্ট না আর আরেকটি হচ্ছে যে পার্থ জেনে জেনেটিক অর্গানিজম বা যেসব অর্গানের মধ্যে বা জীবের জীবের অর্গানের মধ্যে পার্থোজেনেসিস নামক একটি রিপ্রোডাকশন বা বংশবৃদ্ধিকরণের একটি ঘটনা ঘটে পার্থোজেনেসিস বলতে আসলে যা বোঝায় সেটি হচ্ছে যে কোনো ফার্টিলাইজেশন বা নিষিক্তকরণ ছাড়া অর্থাৎ কোনো শুক্রাণু বা পুরুষের স্পর্শ বা পুরুষাণু ছাড়া স্ত্রীয়ের ডিম্বাণু হতে একেবারে নতুন বংশবৃদ্ধি বা নতুন নতুন জেনারেশন তৈরি করা অর্থাৎ তারা স্ত্রীরা নিজেদের দেহ দেহ হতেই নতুন একটি জেনারেশন বা নতুন একটি প্রজন্ম নিজেরাই বৃদ্ধি করতে পারে তাই এই বংশবৃদ্ধিতে কোনো জোর হতে সৃষ্ট না বরং এটি স্বতন্ত্র যেমন কুয়া হক্স নামক কিছু প্রাণী এই গোত্রের যারা জীবনের প্রথম প্রথম দশায় তারা পুরুষ থাকে এবং পরবর্তী দশাতে তারা নারী বা স্ত্রীতে পরিণত হয়ে যায় পরে তারা তাদের স্ত্রী দেহ হতে নতুন প্রজন্ম এর বংশবৃদ্ধি করে থাকে তাহলে তাদের অভিযোগটি হচ্ছে যে কোরআনে যে বলা হচ্ছে সমস্ত কিছুকে সৃষ্টি করা হয়েছে জোর হতে তাহলে এটা কি ভুল আমরা প্রথমে তাদের যে জবাবটি দিতে চাই সেখানে বলতে চাইছে এখানে আরবিতে যে শব্দটি ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে কুল্লি কুল্লি শব্দের যে ধাতু সেটি হচ্ছে কাফ আর লাল এটি বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে কুল্লা কুল্লামা বা কুল্লি তাই এখানে কুল্লি শব্দটি তারা সমস্ত বা প্রত্যেকটি জিনিসকে মেনশন না করে বা প্রত্যেকটি জিনিসকে আওতাভুক্ত না করে সর্বোপরি বা প্রায় সব জিনিসকে বোঝানো হয় আমি এর উদাহরণ এর আগের ভিডিওতে দিয়েছিলাম আপনারা দেখে আসতে পারেন আগের ভিডিওর লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন দ্বিতীয়ত যে বিষয় নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে কোরআনের সুরা জারিয়া এখানে একান্ন নম্বর সুরার উনপঞ্চাশ নম্বর আয়াতে কোথাও জীবিত বস্তু বা জীব নিয়ে কথা বলা হচ্ছে না জীবিত বস্তুর আরবি শব্দ হচ্ছে হাইইন হাইইন মানে যেসব বস্তু যাদের প্রাণ বা জীবন আছে বরং বলা হচ্ছে সমস্ত কিছু সৃষ্টি করা হয়েছে জোড়া হতে মিন শব্দের অর্থ হতে এবং জৌজান শব্দের অর্থ জোড়া বা দুই ধরন তাই কোরআনের সুরজদারির উনপঞ্চাশ নম্বর আয়াতে বলা আছে যে আল্লাহ সমস্ত কিছু তৈরি করেছে বা প্রায় সমস্ত কিছু তৈরি করে সৃষ্টি করেছেন জোড়া হতে জোড়া হতে তাহলে আমরা দেখতে পারি যে এখানে সমস্ত কিছু পুরো আয়াতটিতে কোথাও হাইইন বা জীবিত বস্তুর কথা বলা নেই বা কোনো প্রাণীর কথা বলা নেই এখানে সমস্ত পদার্থ বা সমস্ত সৃষ্ট বস্তু বা যেটাকে ইংলিশে বলে বিইং বা সমস্ত এক্সিস্টেন্স তার কথা বলা হচ্ছে তাই আমি বুঝি না যে তারা এখানে লিঙ্গ বা তারা এখানে বায়োলজিক্যাল রেফারেন্স বা বা জৈবিক ব্যাপার স্যাপার তারা এখানে কোথায় পেলেন এখানে কোথাও বংশবৃদ্ধি বা প্রজনন নিয়ে কথা বলা হচ্ছে না এখানে সমস্ত সৃষ্টি জগৎ নিয়ে কথা বলা হচ্ছে তাহলে আমি তাদের বলি যে তাদের এই অভিযোগটিকে বলা হয় যুক্তিবিদ্যার ভাষায় স্ট্র ম্যানিং বা যার অর্থ হচ্ছে শুদ্ধ বাংলায় সহজ বাংলায় নিজের কথা অন্যের নামে চালিয়ে দেওয়া এটি ছিল প্রথম ধাপ আমরা প্রথম ধাপে এতটুকু বিস্তারিতভাবে আলোচনা করলাম তবে ফিজিক্সের সবচেয়ে আশ্চর্যজনক ল অফ প্যারিটি বা ডিরাকের ল অফ প্যারেটি এটা নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে অর্থাৎ পরবর্তী সপ্তাহের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের আমাদের সাথেই থাকবেন আর পরবর্তী ভিডিওতে আরও আপডেট পেতে চাইলে আমাদের আমাদেরকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিডিওটিকে শেয়ার করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ